ভালোবাসার লাইলা মাইলা আমার কাদা দেখো না আমার ঠোঁটে নাকি শুধু সিগারেট মানায় আর সিগারেট সিগারেট আপন হইয়াছে ভালোবাসার মানুষ আমায় পর কইরা দিছে আর ভালোবাসার মানুষ আমায় পর আশার মানুষ আমায় পার কইরা দিছে পারি না হারে দুঃখের কথা কাটে কোনো করতে পারি না এমন এমন सतनाम में सारो আপনার মতো দেখি আমি যেদিকে তাকাই তোরে বলার জন্য আমি ঘুমের ট্যাবলেট খাই কাজ করে না কাজ করে না ঘুমের ওই ট্যাবলেট তাই প্রতি রাতে জায়গা জায়গা খাই রে সিগারেট সিগারেট সিগারেট আপন হই ভালোবাসার মানুষ আমায় পর কইরা দিছে আর ভালোবাসার মানুষ আমায় পর কইরা দিছে আর ভালোবাসার মানুষ আমায় পর কইরা দিছে ভালোবাসার Bye.